সম্মানিত দর্শক কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে তারা টোয়েন্টি ফোর টিভি দেখছেন আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আলোচনা আজকের আলোচ্য বিষয় হলো আপনি যে পশু কুরবানি করবেন কোন পশুর বয়স কত হতে হবে সম্মানিত দর্শক উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এই সমস্ত পশু দ্বারা কোরবানি দিতে হয় উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে গরু মহিষ কমপক্ষে দুই বছর বয়সের হতে হবে ছাগল ও ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছর বয়সের হতে হবে অবশ্য ছয় মাসের ভেড়া যদি দেখতে মোটা তাজা হয় এবং এক বছর বয়সের মতো মনে হয় তাহলে তা দিয়েও কুরবানি দেওয়া যাবে বৈধ হবে ছাগল ভেড়া দুম্বা ইত্যাদির ক্ষেত্রে একটি পশু শুধু এক ব্যক্তি কুরবানি দিতে পারবে অর্থাৎ ছাগলের মধ্যে দুইজন তিনজন পাঁচজন সাতজন শরিক হয়ে কোরবানি দিতে পারবে না ছাগল বেড়া দুম্বা এগুলো একজনই একাকিভাবে কুরবানি কোরবানি দিতে হবে আর গরু মহিষ উট সর্বোচ্চ সাতজন ব্যক্তি মিলে কোরবানি দিতে পারবে মুসলিম শরীফের এক হাজার তিনশত আঠারো নং হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন একটি উট ও গরু মহিষে সাত ব্যক্তি কুরবানির জন্য শরিক হতে পারবে মহান আল্লাহ তালা আমাদেরকে সহিভাবে কুরবানি করার তৌফিক দান করুন আমিন